আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স অন প্যাসিভিয়ান যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতে এসছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি শেয়ার করব। যারা নতুন ভিউয়ার্স এসছেন এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স এবং অন প্যাসিভিয়ান যারা আছেন আমাদের নিয়মিত ভিউয়ার্স আমি বলবো তাদের জন্য যে ইনফরমেশনটি আমি দেবো সেটা হলো যে ব্যাকগ্রাউন্ডে যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে একটি চমৎকার কাজ এবং চমৎকার উদ্যোগ আমি বলবো এই চমৎকার উদ্যোগটি নিয়েছেন বিল উইলিয়ামস এবং অ্যাঞ্জে হান ক্রিস চনছন ইনারা প্রত্যেকেই কিন্তু হিউমিডিটির জন্য কাজ করছে এবং মানবতার জন্য কাজ করছে এখানে মানবতার জন্য কাজ করতে এসে মানবতার জন্য কাজ করতে গেলে দেখা যায় যে একা কাজ করা অনেক সময় অনেক কষ্টদায়ক হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বাংলায় একটা প্রবাদ আছে যেটা দশে মিলে করি কাজ হেরে যেতে নাহিলাজ এরকম একটা প্রবাদে কিন্তু এখানে কাজ করছে সেইখানে ক্রিস জনসন স্যার এবং অ্যাঞ্জেহান হান বিল উইলিয়াম সকলেই যেটা আহ্বান জানিয়েছে যে বিভিন্ন দেশ থেকে যদি কেউ চায় এই যে জার্মানিতে যে উদ্যোগটা নিয়ে নেওয়া হয়েছে সেটা হলো যে কিছু সংখ্যক যারা কিড আছে তাদের পড়াশোনা তাদের খেলাধুলার সরঞ্জাম এবং স্কুল ঠিক করে দেওয়ার জন্য যা কিছু দরকার যা কিছু ডোনেশন করা দরকার তারা করছে তবে এখন পর্যন্ত তারা যতগুলো অর্থ ডোনেট যেটাই বলি না কেন সেটা কালেক্ট করতে পেরেছি সেটার পরিমাণ হলো দশ হাজার তিনশো পঁচানব্বই ডলার তারা কিন্তু সর্বমোট কালেক্ট করতে পেরেছে এবং সেইখানে যেটা হয়েছে যে তারা অলরেডি সতেরোশো ছত্রিশ ডলার তারা কিন্তু সেইখানে দিয়ে দিয়েছে এবং যে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন বাচ্চারা বল নিয়ে খেলছে তারা হ্যান্ডমেড বল নিয়ে খেলছে সেইখানে বাচ্চাদের জন্য দশটি বল ডোনেট করা হয়েছে মেয়েদের জন্য পাঁচটি এবং ছেলেদের জন্য পাঁচটি সেই সাথে সাথে আরও ক্রিস জনসন স্যার বলেছেন যে সে আরও পাঁচশো ডলার তাদের বল কেনার জন্য ডোনেট করবে এবং আরও যারা বিভিন্ন দেশ থেকে এখানে যুক্ত হয়েছে হংকং পিএনজি জার্মানি ইউএসএ এই সকল দেশ থেকেও কিন্তু ডোনেট করা হচ্ছে এবং আমাদের বাংলাদেশকেও কিন্তু আহ্বান করা হয়েছে যদি কেউ আপনারা চান এখানে কিন্তু ডোনেট করতে পারেন কাজ যত ছোটই হোক না কেন কিন্তু সেই কাজটা যদি অনেকগুলো মানুষের মুখে হাসি ফোটায় সেটাই আসলে বড় প্রাপ্তি আপনারা যে ব্যাকগ্রাউন্ডে ছবি দেখতে পাচ্ছেন ছোট ছোট প্রাপ্তি কিন্তু এই বাচ্চাগুলো পেয়েছে কিন্তু তাদের মুখে যে হাসি তাদের যে উচ্ছ্বাস তাদের যে ভালো লাগা সেটা আসলে আমাদের প্রাণকেও আন্দোলিত করে যায় খুবই খুশি লাগে খুবই ভালো লাগে মানুষের জন্য যখন মানুষ কাজ করে তখন তার যে ভালো লাগা তার যে অনুভূতি সেটা আসলে বলে বোঝানোর মতো নয় তবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যারা এই কাজগুলো হাতে নিয়েছে থ্যাংক ইউ ক্রিস চঞ্চন স্যার এবং thank you Bill William and অ্যাঞ্জেহান you all are doing fantastic job we all are appreciate to you তবে আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিওটি বানানোর যে মেইন লোক লক্ষ্য বা উদ্দেশ্য সেটা হলো যে অবশ্যই আপনারা যদি কেউ এখানে ডোনেট করতে চান ডোনেট করতে পারেন আবার অনেকের মনে এটা কনফিউশন আছে যে এটা কি ওবলেসের কাজ কিনা ওবলেস এই কার্যক্রম চালাচ্ছে কিনা এটা আপনাদের জাস্ট ক্লিয়ার করার জন্য আমি বলছি এটা ওবলেসের কোনো কাজ নয় ওবলেস এখন পর্যন্ত কোনো ডোনেট কালেক্ট করছে না বা ডোনেশন কালেক্ট করছে না এবং সেই সাথে সাথে এটা হলো ক্রিস চঞ্চল স্যার তারপর বিল উইলিয়াম এবং অ্যাঞ্জেহান ম্যাম এরা সকলেই ব্যক্তিগতভাবে ফান্ড কালেক্ট করছে এবং তারা কিছু মানুষের জন্য কাজ করতে চাচ্ছে আমরা শুনেছিলাম একটা কর্পোরেট ইভেন্টে যে অ্যাশ মুখানে স্যার কিন্তু বলেছিলেন যে ক্রিস জনসন হলো মাদার তেরেছা দ্বিতীয় মাদার তেরেছা মানে সে মানুষের জন্য কাজ করতে চায় মানবতার জন্য কাজ করতে চায় এই জন্য সে সবসময় উদ্গ্রীব থাকে সে কাজ করার চেষ্টা করে সে জায়গা থেকে তারা এই প্রকল্পটি ছোট্ট প্রকল্পটি হাতে নিয়েছে যদি আপনারা সফল করতে চান বা সফল করার জন্য সহযোগী হতে চান আপনারা নিঃসন্দেহে করতে পারেন তবে এটি ওবলেসের কোনো কার্যক্রম নয় আর আরেকটি বিষয় আমি ক্লিয়ার করি যে বাংলাদেশেও কিন্তু এরকম উদ্যোগ অনেকেই নেয় তৌহিদাকৃতিকে আমরা দেখি অনেকেই কিন্তু এই ধরনের উদ্যোগ নিয়েছে এবং কাজ করে যাচ্ছে মানুষের জন্য কাজ করছে আমরা নিজেরাও আগামী দিনে এই ধরনের কাজ অবশ্যই করব যদি আপনাদের এরকম পরিচিত কেউ থাকে পরিচিত কোনো স্কুল থাকে পরিচিত কোনো এরিয়া থাকে যে জায়গাটাতে ভবিষ্যতে কাজ করার মতো তাহলে আপনারা অবশ্যই সেটা চিহ্নিত করে রাখতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন যখন আমরা ওব্লেসের কার্যক্রমটা দেখতে পারবো বা ওব্লেসের কার্যক্রম শুরু হয়ে যাবে তখন কিন্তু আমরা যদি ডকুমেন্ট সেন্ড করি যে আমাদের এইখানে সহযোগিতা দরকার কোম্পানির তরফ থেকে কিন্তু সেটা পাওয়া যাবে সহযোগিতা এবং সেই সাথে সাথে আমরাও যখন নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে যাব আমরা নিজেরাও কিন্তু সেই কাজটা চালিয়ে নিতে পারবো বা করে নিতে পারবো মানুষকে সহযোগিতা করতে পারবো তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য